বাবরি মসজিদ নিয়ে প্রথম মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে রায় ঘোষণার চব্বিশ দিনের মাথায় রায় পূর্ণ বিবেচনার আর্জি জানিয়ে মামলা দায়ের করল জমিয়তে উলমায় হিন্দ সোমবার দুই ডিসেম্বর মামলা দায়ের করা হয় খবর আনন্দবাজার সংগঠনের প্রধান মাওলানা আরশাদ মাদানির দাবি দেশের মুসলিমদের সংখ্যা গরিষ্ঠ অংশই এই রায় পূর্ণ বিবেচনার পক্ষে মত দিয়েছেন প্রায় একই দাবি করে রিভিউ পিটিশনের প্রস্তুতি নিচ্ছে অল ইন্ডিয়া পার্সোনাল লো বোর্ডও দুই পক্ষেরই রায় পুনর্বিবেচনার আর্জির সিদ্ধান্তের সমালোচনা করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নকভি মামলার পর জমিয়তের শীর্ষ নেতা মাদানির দাবি আদালতই আমাদের অধিকার দিয়েছে মামলা করার তাই মামলা দায়ের করা হয়েছে তিনি বলেন অযোধ্যা মামলায় বিতর্কের মূল বিষয়বস্তু ছিল মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি হয়েছিল কি না শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে বলেছে মন্দির ধ্বংস করেই যে মসজিদ তৈরি হয়েছিল এমন কোনো প্রমাণ নেই সুতরাং মুসলিমদের অধিকার প্রমাণিত অথচ চূড়ান্ত রায় এর বিপরীত ধর্মী আমরা রায় পূর্ণ বিবেচনার আর্জি জানিয়েছি কারণ রায় বোধগম্য হয়নি যদিও পাঁচ একর জমি মুসলিম পক্ষকে দেওয়ার যে রায় আদালত দিয়েছে জমিও সেটা মেনে নেবে কি না তা এখনও স্পষ্ট নয় ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছিল গত নয় নভেম্বর সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি রঞ্জন গোগ্গে এর নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক ব্রেঞ্চের রায়ের প্রধান বক্তব্য ছিল অযোধ্যার মূল বিতর্কিত দুই দশমিক সাতাত্তর একর জমিতে রাম মন্দির তৈরিতে কোনো বাধা নেই মুসলিমদের মসজিদ তৈরির জন্য ওই বিতর্কিত জমির বাইরে পাঁচ একর জমি দিতে হবে সরকারকে এই রায় নিয়ে মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে তখন থেকেই অসন্তোষ ছিল তবে মামলাকারীদের অন্যতম পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ড জানিয়ে দেয় রায় পূর্ণ বিবেচনার আর্জিতে মামলা করবে না তাদের সংগঠন অন্য কোনো পক্ষ প্রথম দিকে এই নিয়ে উচ্চ বাচ্য করেনি তবে সময় গড়াতেই মামলার প্রস্তুতি শুরু হয় শেষ পর্যন্ত সোমবার মামলা দায়ের করল জমিয়তে উলোমায় হিন্দু সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ